Ok. আপনারা যেমনটা জানেন গত দশ বছর ধরে বাংলাদেশের শিক্ষার্থী আর অভিভাবকরা মিলে টানা ঘ্যান ঘ্যান ঘ্যান ঘ্যান করতে করতে এইটারই একটা ফল হিসেবে দুই হাজার বিশ একুশ শিক্ষাবর্ষ থেকে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার প্রবর্তন হয় যেইখানে মনে করেন আমি একটা জায়গাতেই ভর্তি পরীক্ষা দিব কিন্তু এর মাধ্যমে আমি একাধিক বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবো আমাকে আর আলাদা আলাদা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যায় ভর্তি পরীক্ষা দেওয়ার যে ভোগান্তিটা আছে সেটা পোহাইতে হবে না মজার ব্যাপারটা কি জানেন এই পদ্ধতিতে অনেক বিশ্ববিদ্যালয় সম্মতি জানাইলেও ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আর আমার নিজের প্রতিষ্ঠান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট এই গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিতে রাজি হয় নাই অ্যান্ড এই ব্যাপারটা কিন্তু এখনো চলতেছে ইভেন এই শিক্ষাবর্ষেও ইভেন আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী এই যে বড় বড় বিশ্ববিদ্যালয়গুলা গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিতেছে না এই পরীক্ষার আওতায় আসতে চাইতেছে না এই ব্যাপারটা নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন এখন মনে করেন লেটেস্ট একটা খবর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাম তো আপনারা জানেন এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় এতদিন পর্যন্ত গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা ঠিকঠাকভাবে নিছে কিন্তু খুব রিসেন্টলি ওদের কাছ থেকে শোনা যাইতেছিল যে ওরা এইবার আর গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিতে চায় না ওদের অনেক সমস্যা হইতেছে এই জন্য ওরা গুচ্ছ পদ্ধতি থেকে বের হয়ে যাইতে চায় কিন্তু আপনার মন চাইলেই তো আপনি আর বের হয়ে যেতে পারবেন না এরই ফলশ্রুতিতে গত পনেরোই এপ্রিল শিক্ষা মন্ত্রণালয় থেকে একটা প্রজ্ঞাপন জারি করা হয় যেখানে মোটের উপর এইটা বোঝানো হয়েছে যে এই শিক্ষাবর্ষে আগের মতো ওই গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষাটা হবে কিন্তু পরের বছর থেকে তোমরা যারাই আলাদা আলাদা পরীক্ষা নিতা তারা আর আলাদা করে ভর্তি পরীক্ষা নিতে পারবা না কথাটা লেখা আছে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়কে একক ভর্তি পরীক্ষার আওতায় নেয়ার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে দায়িত্ব প্রদান করা হলো বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন মানে ইউজিসি আর কি এরপর থেকে বাঙালি যেমন সবকিছু দুই ভাগে ভাগ হয়ে যায় এরকম ভাবে দুই ভাগে ভাগ হয়ে গেছে বুয়েটা ঢাকা বিশ্ববিদ্যালয় এবার অনেক মানুষ বলতেছে এই জিনিসটা আসলে ভালো না এতে এই দুইটা ইউনিভার্সিটিতে শিক্ষার্থীর মানের একটা হিউজ তারতম্য আসতে পারে এখন অন্য ভার্সিটিগুলো আবার বলতেছে যারা গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা নেয় ভাই আমরা তো কষ্ট করে গুচ্ছ পদ্ধতিতে গেছি এটা তো আমাদের জন্য না ইনসাফি এত কষ্ট করে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিয়ে লাভটা হইল কি যদি এই ছেলে মেয়েগুলাকে আবার আইসা বুয়েটার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আলাদাভাবে দেওয়াই লাগে সব মিলায়ে কেন আসলে সব পাবলিক বিশ্ববিদ্যালয়কে একটা ছাতার আন্ডারে একটা গুচ্ছ পদ্ধতি পদ্ধতিতে ভর্তি পরীক্ষার আওতায় আনার চিন্তা করা হইতেছে এর পক্ষে বিপক্ষের যুক্তিগুলো আসলে কি কি বাংলাদেশের বাইরের যে দেশগুলো আছে ওরা কি আসলে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়া শুরু করছে নাকি ওরা আলাদা আলাদা ভাবে ভর্তি পরীক্ষা নেয় এই সবগুলা ব্যাপারের আপডেট আমি আজকের ভিডিওতে ক্লিয়ার করার চেষ্টা করব তো চলুন শুরু করা যাক পরীক্ষা নিয়ে যেহেতু কথা হইতেছে অ্যাডমিশন আর একাডেমিক পরীক্ষাতে ভালো করার জন্য আপনার এক্সাম দিয়ে প্র্যাকটিস করাটা কিন্তু খুবই জরুরি আর এই প্র্যাকটিসের জন্য আমার দেখা অন্যতম একটা অ্যাপ হচ্ছে চর্চা অ্যাপ আমি নিজেও এই অ্যাপটা টেস্ট করছি ওরা সব সাবজেক্টের আনলিমিটেড এক্সাম দেওয়ার সুযোগ দিয়ে থাকে চর্চা অ্যাপে আপনি কোনো নির্দিষ্ট বিষয় অধ্যায় এমনকি টপিক সিলেক্ট করে এবং কতগুলো প্রশ্ন এবং কতক্ষণ সময় পরীক্ষা দিতে চান তা সিলেক্ট করে কিংবা এইচএসসি মেডিকেল ইউনিভার্সিটি অথবা ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড সিলেক্ট করে নিজের ইচ্ছে মতন কোশ্চেনটাকে সাজিয়ে যতবার খুশি ততবার পরীক্ষা দিতে পারবেন যেহেতু তাদের ডেটাবেজের মধ্যে লক্ষাধিক প্রশ্ন আছে এবং তারা সেটা আপডেট করতে থাকে নিয়মিত সে কারণে প্রশ্ন প্রতিবার ভিন্ন ভিন্ন পাবেন সাবস্ক্রিপশন ছাড়া শুধুমাত্র অ্যাপটা যদি আপনি ডাউনলোড করেন তাইলেই পেয়ে যাবেন চারটা এক্সাম ফ্রিতে দেওয়ার সুযোগ এছাড়া চর্চা অ্যাপ এইচএসসি এক্সাম এবং ইউনিভার্সিটি অ্যাডমিশনের আগে স্পেশাল ফ্রি মডেল টেস্ট নিয়ে থাকে যা অ্যাপ ডাউনলোড করলেই আপনারা দিতে পারবেন এটা ছাড়াও তাদের স্পেশাল কিছু মডেল টেস্ট আছে যেটার প্রশ্নের স্ট্যান্ডার্ড বেশ ভালো আপনি প্রত্যেকটা পরীক্ষা পরীক্ষাতে কি পয়েন্টসটা পাইতেছেন সেটা নিয়ে একটা লিডার বোর্ডও তৈরি করা হয় মনে করেন আপনার কোনো একটা প্রশ্ন কঠিন লাগলো তাইলে আপনি রিভিউ অপশনে গিয়ে সেটাকে মার্ক করে রাখতে পারেন আর আগের পরীক্ষাগুলোতে আপনি যেই সব প্রশ্ন ভুল করছেন ওইগুলাকে একসাথে নিয়ে আপনি আলাদা একটা পরীক্ষাও দিতে পারবেন এই সবগুলা ফিচার আপনি পাবেন একটা সাবস্ক্রিপশনে যেটা যদি আপনি এক মাস নেন আড়াইশো টাকা তিন মাস নিলে ছয়শো টাকায় আর ছয় মাসের জন্য নিলে সেটা এক হাজার টাকা তবে এখন যদি আপনি এনআইএফ টোয়েন্টি এই কোডটা ব্যবহার করেন তাহলে ডিরেক্টলি অনলি বিশ ছাড় পাবেন আর ডিসক্রিপশন বক্সের মধ্যে আমি লিঙ্কও দিয়ে রাখছি এই লিঙ্ক থেকে যদি আপনি অ্যাপটা কেনেন তাইলেও বিশ পার্সেন্ট ছাড় পাবেন আর চর্চার কিন্তু বিসিএস সেগমেন্টটাও খুব ভালো তারা লক্ষাধিক প্রশ্ন নিয়ে বিসিএস এর একটা আলাদা ডেটাবেস তৈরি করছে সাথে গত তিরিশ বছরের বিসিএস প্রিলির আর্কাইভও পাবেন তো আপনারা চর্চা অ্যাপটা ট্রাই করে দেখতে পারেন প্রথমে আমি আপনাদেরকে একটু দেখাই যে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিলে বেনিফিট কি কি আছে এই গুচ্ছ পদ্ধতি চালু হওয়ার আগে একজন শিক্ষার্থী সে যদি ভর্তি পরীক্ষা দিতে চায় তাহলে তাকে ঢাকা বরিশাল রাজশাহী খুলনা চট্টগ্রাম বিভিন্ন জায়গাতে দৌড়াদৌড়ি করতে হইতো হয়রানি হইতো এতে করে নাম্বার ওয়ান তাদের একটা আর্থিক ক্ষতির সম্মুখীন হইতে হইতেছে নাম্বার টু একসাথে যখন এত শিক্ষার্থী বিভিন্ন শহরে মুভ করে যাতায়াত করাটাও কিন্তু অনেক কঠিন হয়ে যায় নাম্বার থ্রি অনেক সময় এই ভর্তি পরীক্ষা পরীক্ষাগুলোর ডেট ক্ল্যাশ করে যেই কারণে পছন্দের একটা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও সে হয়তো এখানে দিতে পারতেছে না কারণ তার ওই ডেটেই অন্য একটা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষার ডেট পড়ছে যেমন আমি নিজেই যখন ভর্তি পরীক্ষা দিছি আমার আইউটি ভর্তি পরীক্ষার যে এক্সাম ডেটটা ছিল ওটার সাথে আরেকটা ইউনিভার্সিটির এক্সাম ডেট ক্ল্যাশ করছিল যেই কারণে আমি আইউটিতে ভর্তি পরীক্ষাটা দিতে যাইতে পারি নাই এতদিনের এই ভোগান্তির পরে প্রায় দশ বছরের দাবির পরিপ্রেক্ষিতে দুই হাজার বিশ একুশ শিক্ষাবর্ষ থেকে এই গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষাটার চল শুরু হয় আমি খুব ফ্র্যাঙ্কলি একটা কথা বলি ইন্ডিয়া লিটারেলি ওদের পুরা এক্সাম সিস্টেমটাকে গুচ্ছ পদ্ধতির ভিতরে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে এক্সাম্পল দিব দুই সালের মার্চ মাস থেকে ওদের সবগুলা ইউনিভার্সিটি যেটা ইউজিসি আমাদের যেমন ইউজিসি ওদেরও ইউজিসি আছে ওরা একটা কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট বা চুয়েট এইটা চালু করছে ইউজিসি ফান্ডের যেসব সেন্ট্রাল ইউনিভার্সিটি আছে ওইগুলোতে ভর্তি হওয়ার জন্য আপনার একটাই এই টেস্ট দেওয়া লাগবে যেটা এই চুয়েট এবং এইটা তেরোটা ভাষায় আপনি দিতে পারবেন আপনার ভোগান্তিটা কতটা কমলো আপনি চিন্তা করেন এই তো গেল যত ভার্সিটি আছে ঢাকা ইউনিভার্সিটির মতন ভার্সিটি ওদেরটা একসাথে ওরা নিয়ে নিতেছে এখন বুয়েটের মতন যেসব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটিগুলো আছে ওদের ক্ষেত্রে ইন্ডিয়া কি করে খুবই বিখ্যাত একটা টেস্ট জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বা জেইই এইটা হইতেছে ইন্ডিয়ার ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোর একটা গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা যেটা বাংলাদেশে এখন বুয়েট ছাড়া বাকি যে তিনটা ইউনিভার্সিটি আছে চুয়েট কুয়েট রুয়েট এই তিনটে ইউনিভার্সিটি একসাথে নেওয়া থাকে এখন এই জেইইর যে এক্সামটা আছে এটার মধ্যে আবার দুইটা পার্ট আছে একটা হচ্ছে জেইই মেইন আরেকটা হচ্ছে জেইই অ্যাডভান্সড এখন আপনি যদি জেইই মেইন এক্সামটাতে কাট অফ মার্ক পাওয়া যান একটা সার্টিন মার্কের উপরে নাম্বার পান তাইলে আপনি কোয়ালিফাই করবেন জেইই অ্যাডভান্সড পরীক্ষাটা দেওয়ার জন্য যেই অ্যাডভান্সড পরীক্ষাটা শুধুমাত্র আইআইটি গুলা যেগুলো আছে ইন্ডিয়াতে ওইগুলাতে ভর্তি হওয়ার জন্য লাগে আপনারা সবাই জানেন ইন্ডিয়াতে যে আইআইটি গুলা আছে ওইগুলা ওয়ার্ল্ডের মধ্যে ইভেন বেস্ট ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনগুলোর মধ্যে এক একটা আর এই জেইই অ্যাডভান্সড এক্সামটা শুধুমাত্র এই আই আইটিগুলা দ্বারাই পরিচালিত হয়ে থাকে এইখানে টিকতে হইলে আপনাকে এই অ্যাডভান্স পরীক্ষাটা ক্লিয়ার করতে হবে এই জেইই অ্যাডভান্স পরীক্ষাটা কিন্তু আপনার একবারই দিতে হবে যেইটার মাধ্যমে আপনি ভারতের তেইশটা আইআইটিতে ভর্তির সুযোগ হয়তো পাওয়া যাবেন যদি আপনার নাম্বার থাকে তো খেয়াল করছেন ওদের university exam engineering and technology ইউনিভার্সিটির যে এক্সামগুলো সবগুলাই কিন্তু এক একটা গুচ্ছের আন্ডারে আন্ডারে হইতেছে ইউনিভার্সিটিগুলো চুয়েটের আন্ডারে করতেছে আইআইটিগুলো জেইই অ্যাডভান্সডের আন্ডারে করতেছে অন্যান্য যেসব এনআইটি আছে বা সিএফটিআই আছে ওরা কিন্তু জেইই মেইন e e যে এক্সামটা আছে ওইখান থেকেই কাট অফ করে নিজেদের স্টুডেন্টগুলোকে নিয়ে নিতেছে ওরা কেন বলতেছে এই ইউনিভার্সিটি এক্সামগুলোকে গুচ্ছ পদ্ধতিতে আনা উচিত এদের বেনিফিটগুলোকে কি নাম্বার ওয়ান এটা প্রত্যেক স্টুডেন্টকে নিজেদের যোগ্যতার পরিচয় দিতে হেল্প করে আপনি যদি শুধুমাত্র টুয়েলভ গ্রেডের যে রেজাল্টটা আছে ওইটার উপর বেস করে স্টুডেন্ট নিয়ে নেন এইটা অনেক সময় ওদের সাথে সঠিক বিচার করা হয় না একটা certain common entrance exam test যেটা চুয়েটের মতন ওইটার মধ্যে সে তার আলটিমেট পারফরমেন্স শো করার সুযোগ পায় নাম্বার টু সাবজেক্টিভ বায়াসটা থাকে না টুয়েলভ গ্রেডের এক্সামের মধ্যে কেউ একজন বায়োলজিতে মনে করেন খারাপ নাম্বার পাইলো কিন্তু তার ইচ্ছা হচ্ছে সে ফিজিক্সে পড়বে যদি আপনি এইচএসসি বা এরকম টুয়েলভ গ্রেডের রেজাল্ট দিয়ে তার এই ভর্তি হওয়ার সুযোগটাকে ছিনে আনেন তাহলে এটা তার সাথে জাস্টিফিকেশন হইল না গুচ্ছ পদ্ধতির পরীক্ষায় সাবজেক্টিভ বায়াসটা দূর হয় সবচেয়ে বড় যেটা বাংলাদেশের সাথে মিলে ইন্ডিয়াতে এটা দেখা গেছে যদি আলাদা আলাদা এক্সাম নেওয়া হয় তাইলে প্রত্যেকটা ইউনিভার্সিটির একটা আলাদা প্রাইড ক্রিয়েট হয় আলাদাভাবে যেমন বুয়েট হচ্ছে বেস্ট ঢাকা ভার্সিটি হচ্ছে বেস্ট এরকম ট্যাগ লাগা যায় এই এরকম জিনিস ইন্ডিয়া মনে করে খারাপ তার কারণ তাইলে ইন্ডিয়ার অন্যান্য ইউনিভার্সিটিগুলা ওরা ওদের যে উৎকর্ষ সাধন হইতো ভালো স্টুডেন্টগুলো যেরকমভাবে ছড়ায় যেত ডিসেন্ট্রালাইজড হইতো ওই জিনিসটা করতে পারতেছে না এইটা ওরা খারাপ ভাবে আর এই কারণেই ওরা একসাথে এক্সামটা নিতে চায় যাতে কোনো ইউনিভার্সিটির প্রতি আনফেয়ার কোনো কিছু করা না হয় এতক্ষণ ধরে গুচ্ছ পদ্ধতির পক্ষের লজিকগুলো বললাম এইবার চলেন বিপক্ষের লজিকগুলো একটু আলোচনা করি প্রফেসর এমিরেটাস সিরাজুল ইসলাম চৌধুরী নিজেই বলতেছেন এত বড় একটা পরীক্ষা হ্যান্ডেল করা বাংলাদেশের কোনো অর্গানাইজেশনের পক্ষে আদৌ সম্ভব কিনা এইটা আমাদের আমাদেরকে বেশ বড় একটা প্রশ্নের সম্মুখীন করায় আমরা দেখতে পাইছি বাংলাদেশের ইতিহাসে পরীক্ষার আকার যত বড় হয় সেইখানে অনিয়মের সুযোগও অনেক বেশি থাকে প্রশ্ন ফাঁস বলেন দুর্নীতি বলেন এইগুলো ওই টাইপের পরীক্ষাগুলোতে অনেক বেশি হয় বাংলাদেশের মেডিকেলের ভর্তি পরীক্ষার কথা বলেন অনেকবার প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটছে বুয়েটের ভর্তি পরীক্ষার সিট কিন্তু সব সময় বুয়েটের ভিতরেই পড়ে পুরা পরীক্ষার প্রসিডিওরটা বুয়েট নিজে কন্ট্রোল করে এবং এই কারণে এইটার দিকে এখন পর্যন্ত কেউ আঙ্গুল তোলার সাহস করে নাই যদি বুয়েট গুচ্ছ পদ্ধতিতে যায় তাইলে এই জায়গাটাতে প্রশ্ন তোলা অনেক বেশি সহজ হয়ে যাইতে পারে এইরকম ইঙ্গিত বুয়েটের স্টুডেন্ট সহ বুয়েটের অ্যালামনাই সহ অনেক অনেকেই করে থাকেন ইভেন এই পরীক্ষার যে রেজাল্টটা আছে এইটাও কতটা নির্ভরযোগ্য এই ব্যাপারে অনেকেই সন্দেহ প্রকাশ করা শুরু করবে ইভেন বাংলাদেশের যে বড় বড় পরীক্ষাগুলো হয়েছে পিইসি জেএসসি e এসএসসি কিংবা এইচএসসির মতন এক্সামগুলা ওইখানে যে অনেক মিসম্যানেজমেন্ট হয় অনেক করাপশনের সুযোগ থাকে এই ব্যাপারগুলো কিন্তু অনেকেই ইঙ্গিত করছেন ইভেন গত কয়েক বছরের এক্সপেরিমেন্ট যেটা আমাদেরকে বলতেছে গুচ্ছ পদ্ধতির পরবর্তীতে বারবার মেধা তালিকা দেওয়া সত্ত্বেও আসন পূর্ণ করতে পারতেছে না অধিকাংশ বিশ্ববিদ্যালয় এইটার কারণে শিক্ষার্থীরা সেশন জটের কবলে পড়তেছে যেই তথ্য দেওয়া হইতেছে দশ বারের মতন মেধা তালিকা পরিবর্তন করার পরেও সিট ফিল করতে পারে নাই ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গত ফেব্রুয়ারি রিপোর্ট অনুযায়ী দশম মেধা তালিকার ভর্তি শেষে তিন ইউনিটে চারশো একাশিটা আসন খালি ছিল খালি আসন পূর্ণ করতে পরবর্তীতে গণ বিজ্ঞপ্তি পর্যন্ত প্রকাশ করতে হয়েছে এই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিয়ে এত কথা বলা হয়েছে ওরা কেন গুচ্ছ পদ্ধতি থেকে বের হয়ে যেতে চাইছে দুই হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষে ওদের বিভিন্ন বিভিন্ন অনুষদের মধ্যে আসন ফাঁকা রাইখাই ওদের ক্লাস শুরু হয়েছিল প্রথম বর্ষে নয়টা মেরিট লিস্ট আর দুইটা অন স্পট ভর্তি নিয়েও ওরা ওদের আসন পূরণ করতে পারে নাই এবার বুঝেন গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার পরেও কতটা ভোগান্তি পোহাইছে এই বিশ্ববিদ্যালয়গুলো তো আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর আসলেই সবগুলোর গুচ্ছ পদ্ধতিতে যাওয়া উচিত কিনা এই মুহূর্তে বাংলাদেশের প্রেক্ষাপটে এইটা একটা বড় সড়ো কোশ্চেন মার্ক কিন্তু রাখে এখন আপনি প্রশ্ন করতে পারেন অন্যান্য ইন্ডিয়া ছাড়া বা বাংলাদেশ ছাড়া কোন কোন দেশ এই গুচ্ছ পদ্ধতির মধ্যে যাইতেছে খুব সহজ একটা অ্যান্সার অন্যান্য অনেক দেশে আসলে গুচ্ছ পদ্ধতিতেই চলে যেতে চাইতেছে ইউক্রেন দুই সাল থেকে গেছে ওমান দুই সাল থেকে কেনিয়া দুই সাল থেকে গুচ্ছ পদ্ধতিতে তো সবাই যারা আগে আলাদা আলাদা পরীক্ষা নিত ওরা কিন্তু এখন একসাথে পরীক্ষা নিতে চাইতেছে ওই দিকটাই আস্তে আস্তে ফলো করতেছে ইভেন এলসিভিয়ার একটা journal journal of economic theory ওরা ওদের গবেষণার মধ্যে বলতেছে ক্ষেত্রে যারা একটু খারাপ মানের স্টুডেন্ট ওরাই আসলে আলাদা আলাদা ইউনিভার্সিটিতে পরীক্ষা দেওয়া প্রেফার করে যারা ভালো স্টুডেন্ট ওরা সেন্ট্রালাইজড কলেজ অ্যাডমিশন বা সিসিএ অর্থাৎ গুচ্ছ পরীক্ষা যেটাকে আমরা বলতেছি ওইটা দিতে বেশি প্রেফার করে লাস্টের দিকে একটু যদি ভারতের বিভিন্ন রাজ্যের মধ্যে পড়াশোনার মানের একটা তারতম্য নিয়ে আপনাদেরকে বুঝাই কেরালা রাজ্যের পড়াশোনার মান অনেক অনেক বেটার যেখানে বিহারের মান অনেক খারাপ কেরালাতে প্রত্যেকটা গ্রামে দুই কিলোমিটারের মধ্যে একটা প্রাইমারি স্কুল আপনি অবশ্যই পাবেন ওরা এডুকেশন বা শিক্ষার পিছনে অনেক বেশি ব্যয় করে এবং ওদের এখানে দুর্নীতিটা বেশ কম যে কারণে ওদের রাজ্যে লিটারেসি রেট বা সাক্ষরতার হার অনেক বেশি যেখানে প্রাইমারি স্কুলে এনরোলমেন্ট বা ভর্তির হার হান্ড্রেড পার্সেন্ট কেরালাতে অনেক বিখ্যাত বিখ্যাত ইউনিভার্সিটির এডুকেশনাল ইনস্টিটিউট আছে যারা খুব ভালো মানের শিক্ষা প্রোভাইড করে থাকে সেই তুলনায় অনেক খারাপ যে রাজ্যটা বিহার ওইখানে খুব ভালো মানের এডুকেশনাল ইনস্টিটিউট একদমই নাই শুধুমাত্র আইআইটি পাটনা ছাড়া ইভেন ওদের এখানে এত করাপশন বিহার বোর্ডে যে টপার হয়েছিল তাকে পঁচিশটা খুবই বেসিক কোশ্চেন দেওয়া হয়েছিল সাহিত্য সোশ্যাল সায়েন্স আর সায়েন্সের উপরে সে একটা সিঙ্গেল কোশ্চেনও অ্যান্সার করতে করতে পারে নাই আর শুধুমাত্র পড়াশোনা না বিহার কিন্তু অলমোস্ট অন্য অনেক দিক থেকেই ভারতের সবচেয়ে খারাপ রাজ্যগুলোর মধ্যে একটা বাংলাদেশে অবশ্য এই প্যারাটা এখন পর্যন্ত হয় নাই যেহেতু বাংলাদেশে ভারতের মতন এত বড় বড় রাজ্য ভিত্তিক ডিফারেন্স নাই তবে বাংলাদেশের ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা এই জায়গাগুলোর মধ্যে অবশ্যই ইনস্টিটিউট ওয়াইজ শিক্ষার মানের একটা তারতম্য আছে এটা আমরা স্বীকার করতেই হবে আমাদেরকে যেই কারণে গুচ্ছ পদ্ধতি এটা একটা আশু বা পোটেনশিয়াল সমাধান হইতে পারে শিক্ষা মন্ত্রণালয় থেকে তো প্রজ্ঞাপন জারি করে দেওয়া হয়েছে দেখা যাক পরবর্তী শিক্ষাবর্ষে আসলেই যে ইউনিভার্সিটিগুলো এখন পর্যন্ত গুচ্ছ পদ্ধতিতে যায় নাই তারা গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিতে রাজি হয় কি না আশা করি এই ভিডিও থেকে আপনারা বুঝতে পারছেন গুচ্ছ পদ্ধতির পক্ষের লজিকগুলা কি কি আর বিপক্ষের লজিকগুলা কি কি আর অন্যান্য দেশের অন্যান্য ইউনিভার্সিটি আসলে কোন দিকে যাইতেছে কি করতে চাইতেছে অফকোর্স ওরা গুচ্ছ পদ্ধতির দিকেই বেশি ধাবিত হইতেছে আপনি যদি এই ধরনের কন্টেন্ট আরও দেখতে চান আমার এই চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কখনোই ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ কাট